ওই আকাশ বনে ওই পাহাড় বনে সৃষ্টি করেছ প্রভু তুমি তারে নদী বনে ওই সাগর বনে সৃষ্টি করেছ প্রভু তুমি তারে ওই আকাশ বনে ওই পাহাড় বনে করেছ কব তুমি তারে নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করেছ কব তুমি তারে খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান ওই আকাশ বনে ওই পাহাড় বনে সৃষ্টি করেছো প্রভু তুমি তারে নদী বলে ওই সাগর বনে সৃষ্টি করেছো প্রভু তুমি তারে খানিক তুমি মালিক তুমি খানিক তুমি মালিক তুমি তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আসমান জমিন সৃজন করেছ তোমার গাতে অপরূপে সাজিয়েছ প্রভু তোমার মতে আসমান জমিন সৃজন করেছ তোমার গাতে অপরূপে সাজিয়েছ প্রভু তোমার মতে তুমি রহিম তুমি কারিম তুমি রহিম করিম তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশ বলে ওই পাহাড় বলে করেছ প্রভু তুমি তারে নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করেছ প্রভু তুমি তারে খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তোমার তরে দুয়ে পড়ি ডাকি প্রভু তোমাকে তোমার রহম দিয়ে আগলে রাখো আমাকে তোমার তরে নুয়ে পড়ি দাগি প্রভু তোমাকে তোমার রগম দিয়ে আগলে রাখো আমাকে তুমি সত্তর তুমি জব্বর তুমি সত্তর তুমি জব্বর আকাশ বলে ওই পাহাড় বলে সৃষ্টি করেছ প্রভু তুমি তারে নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করেছ প্রভু তুমি তারে খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি আসমান জমিন ত্রিজন করেছ তোমার ঘাতে নবরূপে সাজিয়েছ প্রভু তোমার মতে আসমান জমিন ত্রিজন করেছ তোমার ঘাতে নবরূপে সাজিয়েছ প্রভু তোমার মতে তুমি খালি তুমি মালিক কারিক তুমি মালিক তুমি মহিয়ান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান